আছি টিভেন টোয়েন্টি ফোর টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি নীল হরেজাহান দীর্ঘদিন ধরে আমাদের মন মাতিয়ে গিয়েছেন যিনি চিত্রনায়িকার রোজিনা তার কাছে আজকে আমরা হাজির হয়েছি শুনবো তার গল্প চলুন পাকিস্তানের ছবি করে পেয়েছি সেই জায়গায় আমরা যাচ্ছি হামসে হাই জামানা যেটা আপনি করেছেন সেটা নিগার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তারপর আবার আপনার ক্রো প্রোডাকশনে মিঠুন চক্রবর্তীর সাথে হ্যাঁ, একটা মুভি হ্যাঁ, হয়েছে শুধু বাংলাদেশে এতগুলো মুভি করে আপনি থেমে থাকেন ইন্টারন্যাশনালিও কাজ করেছেন আমি ইন্টারন্যাশনালিতে অনেক ছবি করেছি আমি অনেক পাকিস্তানি ছবি করেছি প্রোডাকশনের ওদের নিজস্ব প্রোডাকশনের আমি পাঞ্জাবের ছবি কিন্তু করেছি আমি শ্রীলঙ্কার ছবি করেছি আমি নেপালের ছবি করেছি কলকাতার যে বাংলা মানে ওপার বাংলার কিন্তু আমি অনেক ছবি করেছি আমি হ্যাঁ তাপস পালের সাথে আপনার চিরঞ্জীবের সাথে আপনার প্রসঞ্জিৎ ও মানে হিরোইন হিসেবে কাজ না ভাইয়ের রোল করেছে তো যত আমি আমার মনে হয় আমার বাংলা চলচ্চিত্রে আমার মনে হয় আমি বেশি বোধ হয় আপনার বাইরের কাজগুলো করা হয়েছে একটা সময় তো মনে করেন একদম এমন অবস্থা ছিল যে আমি শুধু বাইরে বাইরে কাজ করছি আমার এখানে অনেক কাজ মানে আমার যেখানকার যারা প্রডিউসার ডাইরেক্টর একদম অনেক পেরেশান মনে করেন যে যে আমি কি করে এখানকার ছবি শেষ হবে আর কি এরকম হয়েছে আমার আমাদের তিন চার চার পাঁচ বছর আমারই বেশি ছবি রিলিজ হয়েছে বছরে আমার কথা না এটা পত্র পত্রিকায় লিখতো আর কি যে এই বছরে হায়েস্ট কার ছবি রিলিজ হলো প্রচুর ম্যাডাম কবরী কবরী তখন আস্তে আস্তে অতটা করছিলেন না ম্যাডাম সাবানাই বেশি তারপর আপনার ববিতা ম্যাডাম তার সুচরিতাও কিন্তু আমার কিন্তু সিনিয়র অঞ্জনাও কিন্তু আমার সিনিয়র আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যাই হোক তো মানে আমি জানি না এটা আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি আমার প্রচেষ্টা আর কি তো কেন যেন সমান সমান হয়ে গেছিলাম একটা সময় ম্যাডাম সাবানার নামে হ্যাঁ তো এখনো অনেকেই ভাবে বোধহয় ওই যুগেরই আমি শাবানা ম্যাডাম একই জেনারেশন মনে হয় কিন্তু তাদের একটু জুনিয়র ছিলেন হ্যাঁ, অনেক অনেক জুনিয়র অনেক জুনিয়র হ্যাঁ। ছিলেন তো এইভাবেই আমার পথ চলা আর ছবিটা ছবি ছেড়ে দেওয়া কিন্তু আমি নাইনটি থ্রিতে কিন্তু ডিক্লেয়ার দিয়েছি যে আমি নিজে থেকেই কেন মানে এই ডিক্লারেশনটা কেন যে ছেড়ে দিব এরকম একটা এটা ডিসিশন কেন না সেভেন্টি এইট থেকেই আমি ধরি সেভেন্টি এইট থেকে নাইনটি থ্রি পর্যন্ত আমি আর পিছনে ফিরে তাকাই পনেরো বছর হ্যাঁ তা সেখানে আমি এত এক এক দিনে আমি শুটিং করতাম তিন থেকে চারটা ছবি এই এফডিসিতে দেখা গেলো এই ফ্লোরে দুই ঘন্টা এই ফ্লোরে তিন ঘন্টা আবার গুলশানে আবার এখানে আবার এফডিসিতে অনেক সময় দেখা গেলো একটু ডাবিং ছুটে গেছে এই খানাটা ভাইয়ের মতো মহসিন সাহেব সাহেবের মতো এনারা করতো কি টেপ রেকর্ডার নিয়ে আসতো যে একটু ডাবিং করার জন্য সময় নাই হ্যাঁ কত কিছু কথা ই হয়েছে টেপ করে নিয়ে নিত আমার তো এইভাবে কিন্তু আমি আমার চলচ্চিত্রে আমি কাজ করেছি এভাবে হলো কি এই পাকিস্তান এই শ্রীলঙ্কা এই ব্যাংকক এই সিঙ্গাপুর এই কক্সবাজার এই এখানে মানে এই ধরনের লাইফ ছিল মানে শুনতে যেমন ইন্টারেস্টিং মনে হচ্ছে অনেক বিজি স্কেডিউল ছিল কিন্তু কষ্ট কিন্তু করতে হয়েছে তাই না সে অবশ্যই কষ্ট করতে শুটিং করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ অবশ্যই আমরা দর্শকরা দেখে আমরা আনন্দ নেই আমাদের দেখতে মনে হয় যে খুব ভালো লাগে কিন্তু এর পেছনে যে এক একজন অভিনয় অভিনয় শিল্পীকে কি পরিমাণ কষ্ট করতে হয় না না এটা হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা ছবি দর্শক হলে যেয়ে দেখে ফেললো এই দুই আড়াই ঘন্টার একটা ছবি এটা করতে যারা বিজি থাকে এক বছর দুই বছর লেগে যায় একদম হ্যাঁ তো সেক্ষেত্রে তারপর রোদ তোমাকে এখন আউটডোর শুটিং করতে হচ্ছে এই যে পড়া রোগ তাও এরকম মেকআপ নিয়ে হ্যাঁ, নায়িকাদের তো আরো বেশি কস্টিউম মেকআপ সব ঠিক থাকতে হবে তারপর চেঞ্জিং জঙ্গলে দাঁড়িয়ে আবার চেঞ্জ করছি হ্যাঁ। নিজের লুক ঠিক রাখতে হবে এক্সপ্রেশনটা ঠিক হ্যাঁ, রাখতে হবে অভিনয়টাও ঠিকঠাক হতে হবে তারপর তোমার হলো কি এখন বৃষ্টি তোমার বৃষ্টির গান ঠান্ডা কত গান করেছি আমি বৃষ্টির আর এই ঠান্ডার দিনে ফায়ার <laughs> সার্ভিস দিয়ে আমি দুটো ছবি করেছি সেটা হলো একদমই পানির ভেতরে বলতে গেলে একটি হলো স্বামীর ঘর আচ্ছা। আপনার কাজী জহির সাহেবের পড়াশোনা ছিল ডাইরেকশন দিয়েছিলেন হলো আপনার বৈরাগী ভাই হ্যাঁ তো ওটা কিন্তু এই এফডিসিতে এখন তুমি গেছো কিনা যাই না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এখন তো পুকুর না এখন তোমার ঝর্ণা স্পট আচ্ছা, করেছে ওইটা কিন্তু পুকুর ছিল তারপর প্রথমে যে ঢুকতে ওই যে একটা বিল্ডিং দেখেছো না মাঝখানে ওটা কিন্তু পুকুর ছিল আচ্ছা আচ্ছা তে আমি আলতে ছবি করেছিলাম তো মৎস্য কুমারী কক্সবাজার মনে করে এতটুকু হলো মাছের কুচ্ছু মাছের ই হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ। শুধু দুটা হাত আর হলো মুখটা আমি মানে পুরো ছবিতে পানিতে থেকে গেছি আর বললাম যেটা স্বামীর ঘর ওটা আর্ধেক ছবি হলো পানির ভেতরে কারণ এই আপনার এটা কি বলে জলোচ্ছ্বাস হয়েছে গ্রামের একটি মেয়ে শহরের ছেলে বিয়ে হয়েছে তার একটা ঘরের মধ্যে ছেলেরও মুখ দেখে নাই আপনার ওয়াইফ ওয়াইফের দেখে নেই মানে আচ্ছা মানে হিরো হিরোইনকে কিন্তু মানে মানে হাজবেন্ড অফ একজন একজনকে তখন দেখেনি গ্রামের হ্যাঁ। এতে রাত্রের মধ্যে তোমার জলোচ্ছ্বাস হয়েছে দুইজন দুই দিকে সব পানির আচ্ছা। ভিতরে তা কিছু আমরা যখন শুটিং করেছি তখন এই পুকুরের ভিতরে ফায়ার সার্ভিসের পাইপ দিয়েছে একদম যেমন সমুদ্রের মতো হ্যাঁ, হ্যাঁ, সাপ এটা সেটা সব গাছ ভেঙে পড়ছে টিন যেটা হয় তোমার ঝড়ের জলোচ্ছ্বাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এদিকে জলাচ্ছাদ টর্নেডো মানে অনেক বিপদেও পড়েছি অনেক কষ্ট হয়েছে আমি হ্যাঁ, এই মুভিটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে মানে খুব অন্যরকম একটা কাহিনী হ্যাঁ তা সেখানে মনে তারপর দুইজন তো কেউ কাউকে চেনে না দুইজন দুদিকে চলে গেছে হ্যাঁ, পরে মেয়েটা খুঁজছে আবার শহরে আসলো এখানে সেখানে করতে করতে একটা সময় সে স্বামীর ঘরে চাকরির কাজ করে আর কি oh. হ্যাঁ তারপর যেমন মৎস্য কুমারী এটা তো পুরোটাই মাছ হ্যাঁ তো স্বপ্নের সে হিরোইন হয়ে গেল তখন গানা বাজনা আর কি তা আমি কিন্তু এই হলি ফ্যামিলি ছিল আমার আর সামানা ম্যাডামের জন্য একটা আলাদা ঘর আর কি আচ্ছা, আচ্ছা। মানে এক মাস পর পরেই আমরা দুই চার দিন সাত দিন এখানে মানে <laughs> হাসপাতালে আর তারপর মৎস্য কুমারী করতে গিয়ে আমি আড়াই মাস ছিলাম হাসপাতালে কথা বলতে পারিনি ইনফেকশন হয়ে গেছে চেস্টে আমার গড হ্যাঁ মানে একটা কাজ করতে শরীরের উপর দিয়ে যে হ্যাঁ। কি যায় তারপর মনে করো যে কি হলো কথা মানে তারপরে এই আমার এফডিসিতে তিন চার ফ্লোর ক্লোয়ের মধ্যে সেট পড়ে আছে আউটডোর শুটিং সবাই একদম পাজেল হয়ে গেছে আর ডাক্তাররা মনে করো যে প্রতিদিনই বোর্ড বসতেছে প্রতিদিনই ওদের ডাক্তাররা বোর্ড বসে কেন ভালো হচ্ছে না তারপর আড়াই মাস পরে কি হলো একটি স্যালাইন দিয়েছে আমাকে ওটা দুপুর থেকে দিল দেওয়ার পরে হলো পাঁচটা ছটা এরকমই শেষ হলো স্যালাইনটাও শেষ আমি কথা বলতে পারছি আর মাকে আচ্ছা। মা মা আমি কথা বলছি আর তো ডাক্তাররা সবাই দূরে আসে হ্যান যে না গুড ভালো তা কিছুক্ষণ পরে আমি গেছি ওয়াশরুমে যে শুধু মা বলে চিৎকার দিয়েছে আমি ফ্রেন্ড হয়ে গেছি অনেক দুর্বল হয়ে গেছে না তারপর যাই হোক তারপর তো ডাকি ধরে এনে কুরামিন ইনজেকশন দিয়েছে আমাকে আচ্ছা। একটা রিয়াকশন করেছে যে আড়াই মাস আমি কথা বলতে এরকম কথা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর যাই হোক তো এটা নিয়ে অনেক তখনকার যুগে অনেক ফাইট হয়েছে যে ডাক্তাররা ভুল মানে চিকিৎসা বা সামথিং এরকম তো এইভাবে অনেক কষ্ট মানে কষ্ট কাকে বলে যে এখনকার যেটা শুনি যে যারা আসছে হিরোইনরা মানে আমাদের পরে তো শাবনুর মৌসুমিরা তারপরে জেনারেশন চিনিও না তো শুনি মাঝে মাঝে তাদের নাকি অনেক মানে কি বলে এই দেখায় মানে কাজের চেয়ে হলো তোমার তাদের প্রায়োরিটি বেশি আর কি যে প্রাউড বেশি তারা খাওয়া দাওয়া ওইখান থেকে খাওয়া আনতে হবে ওইখান থেকে খাওয়া আনতে হবে তারপর কাজের প্রতি নিষ্ঠা নেয় ভালোবাসা নেয় যার জন্য আসলে আর যেটা এফডিসিতে মানে যেটা ভেবেছিলাম যে একজন পুরন যাবে নতুন আসবে এটাই তো স্বাভাবিক তা সেই জায়গাটা কিন্তু আসলে জানি না কতটুকু আসলে কিন্তু আমার মনে হয় যে অনেকে আছেন যারা প্যাশনের যারা চান ভালো কাজ করতে সেই নিষ্ঠাটা থাকে আসলে একজন দুজন ওরকম আমার মনে হয় যে সবসময় থাকে সবাই তো সে একই রকম ডেডিকেশন নিয়ে আসে না কিন্তু অনেকেই আসে যারা আসলে ভালোবেসেই আসে না ভালোবেসেই আসলেও কিন্তু এই ভালোবাসাটা কোথায় আমি তো গত বছরের থেকে এমডিসিতে মাঝে মাঝে যাওয়া আসা হয় তারপরে শিল্পী সমিতির সাথেও আমি জড়িত তা সেখানে দেখছি তো জানি না আসলে ওই ধরনের মেধাবী ডাইরেক্টর আছে পুরনো কিছু কিন্তু বাট প্রডিউসার ওই ধরনের নাই তারপর শিল্পী বলবো যে যারা দু একজন কাজ করছে তো এগুলো কী ধরনের শিল্পী আমি বলতে পারবো না আসলে বলতে বাধ্য হচ্ছি যে আমি কিন্তু আমরা কিন্তু বিশেষ করে আমরা বলবো আমরা তো অনেকেই বোঝাই আমার কথা বলছি আমি কিন্তু ফোক ফ্যান্টাসি তারপর অ্যাকশন ছবি প্রচুর করেছি আমি তারপর রিমেক ছবি যেমন আপনার সাত ভাই চাম্পা থেকে আপনার কি বলে রূপবান থেকে শুরু করে কুচবান কন্যা থেকে শুরু করে আমি ম্যাক্সিমাম আগে যারা আপনার সুজাতা আপা কবরী ম্যাডাম ওনারা যে ছবিগুলো করেছিল আমি কিন্তু ম্যাক্সিমাম রিমেক ছবি করেছি তো তারপর যেটা বলছি যে আপনার অবশ্যই মানে যে ড্রেস পরেছি ফিটিং কোনো সময় এখানে দেখা এখানে দেখা না আজকাল যে হিরোইনগুলো হতভম্ব হয়ে যে আমি আসলে এরা সমাজের সাথে বের হয় কি করে আমি কিছু আমি কিন্তু আবার এখন আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ডের মেম্বার আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছবি দেখছি আমি আসলে একদম আমি হতভম্ব হয়ে যাই যে ছবিতে কাজ করলো পর্দার মধ্যে কিন্তু এই মানুষটা তো বাইরে বেরোচ্ছে সমাজের সাথে মিশছে হাউ ক্যান পসিবল বাণিজ্যিক ছবি করবে অবশ্যই গ্ল্যামারের জগৎ তো সেই গ্ল্যামারটা কিন্তু অনেকভাবে কাপড় দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু সেটাকে উপস্থাপনা করা যায় অবশ্যই এটা আসলে আমার মনে হয় যে যার যার পছন্দ না পছন্দ সেই সেটাতে বাংলাদেশ মানতে হবে এটা বাংলাদেশ আমরা বাঙালি যতই উন্নত হোক না কেন সব দিক দিয়ে কিন্তু আমাদের মেন্টালিটি কিন্তু বাঙালি সময় পাল্টে গেছে এর সাথে মানুষের মানসিকতা পাল্টাচ্ছে বাইরের জগতের সেটা বাইরের জগৎ তো দেখতে হবে যার জন্য তো আজকাল মা বোন নিয়ে ফ্যামিলি নিয়ে কেউ ছবি দেখে না আচ্ছা, তারপর আমরা আসলে ইতিবাচক না ছবি কোনোদিনই চলবে না না অবশ্যই তারপর আমরা আসলে ইতিবাচক পরিবর্তনের আশাই করি সব ধরনের মুভি হচ্ছে এখন অনেক ভালো মুভিও কিছু হচ্ছে এবং কিছু রুচি এক একজনের রুচিটা এক না না কিছু যে ভালো ছবি হচ্ছে না অবশ্যই কিছু ভালো ছবি হচ্ছে যেমন আমি আমি কিন্তু হলে বসে ছবি দেখি আচ্ছা হ্যাঁ যেমন আমি গত ঈদেও দেখেছি আপনার মন পড়া টু বোধ এটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে না তা না কিন্তু বাট অল ওভার যদি তুমি মানে করো হ্যাঁ, যদি বাঁচাতে হয় কিন্তু একটা ছবি ভালো ছবি দিয়ে তো চলচ্চিত্র বাঁচবে না চলচ্চিত্র উন্নত হবে তাই না আগেও তো এরকম দিয়ে একটা ভালো ছবি হয়েছে আমরা যখন কস্টিউম ছবি করেছি না না না অনেক ছবি হয়ে যাচ্ছে ছবি হয়ে যাচ্ছে চরিত্র তো অনেক ধরনের অনেক ধরনের গল্প কাজ করেছি তো এখন যেগুলো হচ্ছে যে যুগ পাল্টে গেছে দেখে এতটা যুগ আমরা চাই যে পাল্টে যাওয়ার সাথে সাথে ভালো হ্যাঁ, পরিবর্তন ভালো পরিবর্তন হোক ভালো হতে পারে না আমি কি ড্রেস আপ করতে পারি না সুন্দর মতো আমি কি স্কার্ফ মানে স্কার্ফ করতে পারি না এটা তো শুধু হিরোইন তো তাই না সে তো সমাজের সাথে চলতে হবে তাকে একটা হিরোইনকে তোমার বাইরের যারা দর্শক আছে তারা ফিল করবে হলে রানী স্বপ্ন দেখতে হবে তাকে নিয়ে সেম থিং একটা হিরোকেও নিয়ে ছেলে মেয়ে মেয়েরা স্বপ্ন দেখবে তাই না তাই শব্দ তো দূরে দূরের কথাটা নোংরামি যেগুলো হ্যাঁ, আশা করি যেগুলো যেন আমার মনে হয় যারা এখনকার শিল্পীরা আসছেন অবশ্যই উন্নত হয়েছে সব কিছুই তবে এতটা যেন নিচে না নামেন আর কি হ্যাঁ গল্পের সাথে যেন তাল মিলিয়ে ড্রেস আপ করে আমি একটা গান আছে দেখি হ্যাঁ সেটাই যে আসলে ড্রেস আপটা কি হচ্ছে সেটা আসলে যেহেতু মুভির কথা যদি আমরা বলি পর্দায় আমরা যেটা দেখবো সেখানে সে চরিত্রটা যেটা আসলে ডিমান্ড করছে সে অনুযায়ী হলে কিন্তু তখন আর সেটাকে বালগার বলা যায় না না চরিত্র এখন মনে করো যে আমাদের দেশ তো মিনি স্কার্ট বলার তো চরিত্র এখন নাই মানে করো হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছেকৃত ভাবে যে কালকে একজন বলছে বলছিল উনিও জুরি বোর্ডে আছেন আমরা কি সাথে আসলাম আর কি তো কিছুদিন আগে তো মালয়েশিয়া কোথায় গেছেন আপনার শুটিং করার জন্য নতুন দুইটা হিরোইনকে নিয়ে সন্ধ্যা লাগলে ক্লাবে চলে যায় ভোর পাঁচটার সময় আসে ওঠেও না রাত বিকাল বেলা তিনটা চারটার সময় কি করে শুটিং হবে সেটা সেটা পার্সোনাল লাইফে আলাদা থাকলেই ভালো পেশাদারিতার ক্ষেত্রে সেটা না পেশাদারি আসতে হবে পার্সোনাল লাইফ আমার কোনটা কি এটা কেউ দেখার বিষয় নয় তার মানে কি কাজটাকে সে ভালোবাসে না শ্রদ্ধা করে না এরকমটা আসলে কখনোই কাম্য নয় যাই হোক আমরা আসলে চাই যে ডেডিকেশনটা কাজের প্রতি ঠিক হ্যাঁ, থাকুক ভালো কাজগুলো হোক দিন শেষে অবশ্যই তারপরে আমি আশাবাদী আমার চলচ্চিত্রকে নিয়ে কারণ আমি এই চলচ্চিত্রের মানুষ এই চলচ্চিত্র থেকেই আমি রোজিনা হয়েছি আমি যত দূরেই থাকি না কেন আর যে আমি চলচ্চিত্রকে ভালোবাসি তবু আমি আশাবাদী ইনশাল্লাহ আমার চলচ্চিত্র কিন্তু আমাদের চলচ্চিত্র কিন্তু মনে হয় আগামীতে ভালো হবে আরো ভালো হবে অবশ্যই তারপরে বলবো দর্শকরা যে ছবিগুলি হচ্ছে আপনারা হলে বসে গিয়ে ছবি দেখুন আপনার শিল্পী কলা কুশলীদের উৎসাহিত করুন যেন ভালো ভালো ছবি তৈরি হয় সেটা দিন শেষে ভালো কাজ হোক সেটাই আমাদের কাম্য আবার আপনার চলচ্চিত্র প্রসঙ্গে আসতে চাই দোলনা নামে আপনার একটা চলচ্চিত্র আছে যেটা কথা শুনছিলাম আপনার প্রোডাকশন থেকেই মনে হয় হ্যাঁ, সেটার গল্পটা একটু শুনতে চাই প্রোডাকশন থেকে হয়েছিল আমার খুব মানে এত খুব ভালো লাগার একটি চরিত্র ছিল গল্পটাও ছিল দোলনা কিন্তু পুরো ছবিটাই হয়েছিল হলো নেপালে আচ্ছা, আচ্ছা। কিছু সেট করেছিলাম আমরা এফডিসিতে আর যত গান বলেন যত সিকোয়েন্স সব কিছু মানে নাইনটি পার্সেন্ট নেপালে আমরা আচ্ছা। গানটা হলো তুমি আমার কত চমৎকার একটা একটু একটু হ্যাঁ। শোনাবেন আমাকে শুরুতে একটু বলছিলেন নেপালে <laughs> তো যারা এখানে মনে করো যে আমরা তখন গেছিলাম বোধ হয় আপনার ফেব্রুয়ারি মাসের দিকে তখন যে কি ঠান্ডা আর তারপর তো এই গানটা শুটিং নেপালে হয়েছিল হ্যাঁ তারপর যেই শর্টটা শেষ হলো হ্যাঁ। আমরা এসে মানে গরম কাপড় হ্যাঁ দর্শক হিসেবে যখন ছোট ছিলাম আমরা যখন মুভি দেখতাম তখন মনে হচ্ছে ওনাদের কি শীত করে না ইয়াল্লাহ আল্লাহ পরে পিছনে কিন্তু তোমার ক্যামেরার পিছনে কিন্তু কাক দিয়ে আগুন জ্বালানো ছিল হ্যাঁ, যখন আবার মনে করো যে মানে পজিশন চেঞ্জ হচ্ছে লাইট ক্যামেরা ঠিক করছে তখন কিন্তু আমরা মানে কাক দিয়ে আগুন জ্বালানো ওইখানে কিন্তু আগুন পোড়াচ্ছি <laughs> হ্যাঁ আবার শুরু হলো করো যে একদম কাপড় হ্যাঁ। গায়ে দিয়ে আবার কোট পরা আবার ওগুলি খুলে আবার মনে করো কান করা শুরু করছি আসলে খুব কষ্টকর মানে আমাদের দর্শকরা যে দেখেন ফিল করার তাদের একটু জানা দরকার হ্যাঁ। পেছনের গল্প কিরকম সেটাই আর কি তো আর চরিত্রটা ছিল মার্ব মার্ভেলাস খুবই সুন্দর ছিল এখানে যে বড় লোকের মেয়ে থাকে আচ্ছা ওরা যায় হলো কাকুন্ডতে ঘুরতে আর হিরোটা থাকে গাইড তখন ওই মেয়েটা ভালোবেসে ফেলে আর কি গাইডকে কিন্তু এটা তার ফ্যামিলি মেনে নেয় না আচ্ছা। ইচ্ছাকৃত ভাবে তো পরে বিয়ে করে পরে যখন সে প্রেগনেন্ট হয় তখন তার বাবা কাছে যখন থাকে তখন বাবাটাই বেশি মানে মানে কনস্পিরেসি করে ওকে ওকে তো তখন হয় কি মাঝখানে হয় কি নিয়ে আসলো চাকরি দিতে চাই করতে চাই হিরো এটা মানে কারো দয়া নিবে না আত্মসম্মান বোধ আত্মসম্মান বোধ থাকে বেশি পরে যে অনেক সিচুয়েশন আছে অনেক আছে পরে মেয়েটা যখন প্রেগনেন্ট হবে হাসপাতালে তো ছেলেটা চায় বাড়িতেই হবে আছে না মধ্যবিত্তে সেখানে আবার বাবা যায় এটা যে পায় মানে হাসপাতালে বাবাটা যখন ডেলিভারি হতে যায় তখন আপনার এই বাচ্চাটাকে সে নার্সদের সাথে ডাক্তারদের সাথে একটা চক্রান্ত করে তাকে আমি আমি দেখেছি হ্যাঁ তখন এই হিরোটা জানতে পারে তখন এই হিরো পরে বাচ্চাটাকে মানে সেভ করে আর কি কিন্তু মেয়েটাকে বোঝায় যে চমৎকার প্লট আসলে গল্পগুলো হ্যাঁ, মেয়েটাকে বোঝায় যে মারা গেছে তখন একটু মেন্টালি সে আপসেট থাকে তারপর হিরোর সাথে কিন্তু হিরো যোগাযোগ করতে চায় মাঝখানে ভেটে হলো বাবা মেয়েও যোগাযোগ করতে চায় মাঝখানে ভেটে হলো বাবা হ্যাঁ কিন্তু দুজনের হিরো হিরোইনের খুব ভুল বোঝাবুঝি হয় কিন্তু মেন কিন্তু বাবাই কিন্তু মাঝখানে ষড়যন্ত্রটা করছে <laughs> তো মেয়েটা যখন বাচ্চাটা হিরোর কাছে মানুষ নায়িকার বাবা ভিলেন হ্যাঁ মানুষের মেয়েটা মেন্টালি খুবই আপসেট মানে করে একদম একটু অন্য টাইপের হয়ে যায় মেন্টালি তখন ডাক্তাররা বলে যে আর তার ওই স্বপ্ন ভাবা সে প্রেগনেন্ট ছিল তার বাচ্চা তার স্বামী কল্পনা করতে হবে বাচ্চা হবে দুলনাতে উঠাবে এটা লটস অফ থিং এরকম তো এইগুলোই আর কোনো ভাবনা নাই তার মধ্যে তা তখন ডাক্তাররা বলে এত ওষুধ দিচ্ছি এত কিছু করছি আমরা ট্রিটমেন্ট করছি তো কিছু তো হচ্ছে না তার চেয়ে বড় ঘুরতে নিয়ে যাও কোথায় কোথায় যেতে পছন্দ করে কোথায় গেলে তার এই ভাবনাগুলো দূর হবে তো মনে করবে যে না ভুলে যেতে পারে তো তখন এই নেপালে নিয়ে যায় আর কি আচ্ছা, নিয়ে যেয়ে আচ্ছা। আবার ওই বাচ্চা বড় হয়ে গেছে হয়ে গেছে তখন ওই গানটা বাজতে থাকে তুমি আমার কথা কত চেনা বেশ তিন চারবার কিন্তু আছে থিম সং দুটা দুইবার হলো এই গানটা কিন্তু রোমান্টিক গান আবার যে বাচ্চাটা সে আবার গায় আবার থিম সং এটা মানে, মানে গানটা অনেক মানে- গুরুত্বপূর্ণ একটা অংশ পুরো মুভিটাতে নানা কাহিনীর আবর্তনে হ্যাঁ। মুভির গল্পটি গিয়েছে হ্যাঁ। লাল বেনারসি লাল বেনারসি বোমা চমৎকার মানে মানে কি বলবো না দেখলে এগুলো বোঝা যায় না এই মন তোমাকে দিলাম হ্যাঁ। এই মন তোমার আপনার হলো মানসী চুরি বিউটিফুল হ্যাঁ। মানে এখনো সাবিনা আপা বাইরে গেলে ছবির গানের এবার চলে হ্যাঁ। অসংখ্য মুভি আপনি করেছেন এবং সেই অসংখ্য মুভিতে অনেক চমৎকার চমৎকার কিছু গান উপহার হ্যাঁ। দিয়েছেন যে গানগুলো আসলে কালজয়ী হয়েছে এবং এখনো মুখে মুখে ফিরছে আপনার কয়েকটি প্রিয় গানের কথা শুনে একটা তো তুমি আমার কথা চেন আমরা শুনলাম আরো কয়েকটি কথা একটু শুনতে চাই মনে করো যে আমি যে মিঠুন চক্রবর্তীর সাথে করলাম অবিচার কত সুন্দর সুন্দর গান যেমন একটা ছিল গানটা মিঠুন চক্রবর্তীর আমি ছেড়ো না ছেড়ো না হাত ছেড়ো হ্যাঁ। না ছেড়ো না দেব না দেব না গো যেতে কত সুন্দর গান আপনি হ্যাঁ, সুন্দর সুন্দর গান আছে তোমার এসে কি বলে যেমন যে ছবি মানুষের কথাটা হ্যাঁ, শুনছিলাম মানুষই এই মন তোমাকে দিলাম হ্যাঁ বকুলের মালা নেব তার রাতে আমি করে তুমি চোখের আড়াল্লা কাছে কি বা দূরে রাম মনে রেখো আমি ছিলাম তোমাকে দিলাম কি চমৎকার একটা গান হ্যাঁ। হয়েছে বলুন এখন পর্যন্ত এই গানটা এত বেশি আবেদন ধরে রেখেছে কেমন মনে হয় যে এই গানগুলো চিত্রায়ন নিচে থাকতে পেরেছেন হ্যাঁ না আমার খুব ভালো লাগে এখন যখন ইউটিউবে দেখি না মনে আমি আমি মনে হয় কি যে আমি এটা ঘুরেছি আমি এটা ঘুরেছি <laughs> আবার মনে হয় যে এই জায়গাটা এভাবে করতে পারলে ভালো লাগতো যেন আমি এক সতীনের সংসার একটি ছবি ঘুরেছিলাম আচ্ছা। তোমার রাজাক ভাই ছিল দিদি ছিল হ্যাঁ। আমি তো মানে হতভম্ব হয়ে যাই যখন আমি দেখি ইউটিউবে যখন দেখি না আমি গান ছবিটা যে আমি এত সুন্দর অভিনয় করতাম <laughs> হ্যাঁ নিজের কাজ দেখে নিজে মুগ্ধ হয়ে যাওয়া হ্যাঁ রাজীবের সাথে কিন্তু অনেকগুলোই অ্যাজ এ হিরোইন হিসেবে কাজ করেছে ওনার অভিযান হ্যাঁ হাত ধরে নিয়ে চলো পথ চিনি কত ফেমাস এই গানটি হ্যাঁ এটা দেখেছি কিনা যায় না রাজীব ভাই আমি করেছিলাম তারপর আরো অনেক গান আছে আসলে এই মুহূর্তে মনে নাই কিছু কিছু যেমন লাল বেনারসির খুবই সুন্দর সুন্দর গান আছে তো আসলে যেমন আমি সোশ্যাল ছবি করেছি তেমনি কিন্তু ফোক ছবি করেছি অ্যাকশন ছবি করেছি তা আমার মনে হয় আমি যাই না তবু আমি অতৃপ্ত আর কি যে আমি অনেক কিছু করতে পারতাম যে সুরজ মিয়া একটি গল্পতে ছবি করেছিলাম সুরজ আচ্ছা, আচ্ছা। যেটা আমি বলছিলাম যে ভুলে গেছি নামটা ওটাতে কিন্তু আমি বাসশ্বাস পুরস্কার পেয়েছি আচ্ছা। আবার তোমার দিনকালও কিন্তু বাসশ্বাস পেয়েছি আমি আচ্ছা আচ্ছা আর কি তো মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গল্প আমি চরিত্রতে পড়েছি যেমন তোমার মিস ললিতা ছিল মিস ললিতা নামে ছবি করেছি ওটা একটা সুইপার ছিল সুইপার মানে বড় লোকের মেয়ে কিন্তু বাচ্চা মেয়েকে ফেলে দিয়ে যায় রাস্তার মধ্যে তখন সুইপাররা তাকে মানুষ করে তো তো বড় হয়ে বড় হয় আর কি লাস্টে আমি একটি ছবি করলাম দুই হাজার পাঁচে সেটা হলো রাক্ষসী আচ্ছা হ্যাঁ। তোমার সাড়ে এগারো বছর পরে আচ্ছা। সে নাইনটি থ্রিতে গেছিলাম তার মধ্যে কিন্তু আমি চলচ্চিত্রেতে কখনো আর দেখা যায়নি এফডিসিতেও যাইনি তো দুই হাজার পাঁচে আমি একটি ছবি করেছিলাম সেটা কাজী নজরুল ইসলামের লেখা ছোট একটি গল্প আর ওইটা চলচ্চিত্রতে কাজ করেছিলাম সে রাক্ষসী রোলটা আমি করেছিলাম ফেরদোস ছিল ওটাতে তারপর আর আমি চলচ্চিত্র অভিনয় করিনি তবে আমি অনেকগুলো টেলিফিল্ম নাটক এগুলো করেছি আমি নিজের ডাইরেকশন দিয়ে হ্যাঁ নিজের ডাইরেকশন দেওয়া সেই গল্পটা আমরা হ্যাঁ, এবার একটু হ্যাঁ। যেহেতু চলে আসলো কথা প্রসঙ্গে হ্যাঁ। সেই গল্পটা একটু যেমন আমি ছোট যেমন পরবর্তীতে যখন আমি আসলে আমরা আমি গেলাম চলে তারপরে নাইনটি সিক্স সেভেন পর্যন্ত ভালোই ছিল চলচ্চিত্র সেভেন এইট পর্যন্ত আস্তে আস্তে কিন্তু ছবির ধারা কিন্তু চেঞ্জ হতে চলবে তারপরে তো একেবারে ভালগার কাকে বলে অশ্লীলতার শেষ মাঝখানে একটা কালো হ্যাঁ, কালো সময় গেছে বলা তখন আমি ফিল করলাম যে চলচ্চিত্রে আর অভিনয় করব না তো আপনার মিডিয়া তো অনেক বেড়ে গেছে তা আমি আসলে আমি কি বলবো সাগর ভাইকে আমি তাকে মানে তার প্রতি আমি কৃতজ্ঞ তাকে ধন্যবাদ আর সাগর ভাইদের সাথে অনেক আগে থেকে পরিচয় ছিল তো ওনাকে বললাম সাগর ভাই আমি কিছু মানে ভালো গল্প নিয়ে কাজ করতে চায় তাহলে বলে অবশ্যই কিন্তু করবেন না করেন তখন কিন্তু উদ্যোগটা নিলাম আপনার এই রাক্ষসী গল্পটার নিয়ে তারপর আমি শরৎচন্দ্রের অনেকগুলো গল্পতে কাজ করেছি ওনার এই চ্যানেলেই সাগর ভাইয়ের মায়ের গল্প নিয়ে কাজ করেছি রাবিয়া খাতুন খালাম্মার গল্প নিয়ে একটু সিরিয়াল করেছিলাম আমি রবীন্দ্রনাথের কিন্তু অনেকগুলো গল্প নিয়ে আমি কাজ আচ্ছা, করেছি আচ্ছা। হ্যাঁ আমি হুমায়ুন আহমেদের গল্প নিয়েও কিন্তু কাজ করেছি তারপর জাফর ইকবাল সাহেবের গল্প নিয়েও কাজ করেছি হ্যাঁ। সব সাহিত্যিকদের হ্যাঁ। গল্প নিয়ে কাজ করার এই এই আগ্রহটা কেন এটা আমার যখন আমি চলচ্চিত্রে আসি আর আমি কিন্তু আরেকটা বলে রাখি আমি কিন্তু খুব বই পড়তাম এখনো পড়ি কিন্তু তখন যেন আর বেশি পড়তাম কেন যেন মনে হয় যে আমি হয়তো বাসা থেকে বেরিয়েছে তো মানিকগঞ্জ যাচ্ছি ঝিটকা যাচ্ছি বা সাভারে যাচ্ছি বা দূরে কোথাও যাচ্ছি বা এফডিসিতে যাচ্ছি আমার গাড়িতে কিন্তু সবসময় বই থাকতো হ্যাঁ, আমি কি গল্প করবো কি গল্প শুনবো আমি বই পড়তাম আর একটা হলো আমার এখনো আমার হবি গান শোনাটা হলো আমার হবি গানটা আমার একটা বন্ধু আমার সুখে দুঃখে সবসময়ের জন্য আমার একটা বন্ধু ভালো লাগে তো এইখান থেকে কিন্তু আমার খুব মনে হতো যে আমি সাহিত্যিক নির্ভর কিছু গল্পতে কাজ করতে আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে কি হচ্ছে আমার আমি শাস্তি ছবিতেও কাজ করেছিলাম রবীন্দ্রনাথের সেটা আমাদের ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছিল এটা তখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল আচ্ছা তো ওই ছবিটা রিলিজ হয়নি আচ্ছা আচ্ছা হ্যাঁ। পরবর্তী তার কোনো বড় পরিকল্পনা আছে চলচ্চিত্রের পেছনে কাজ করে না চলচ্চিত্রের পেছনে অবশ্যই মানে কিছু করলে চলচ্চিত্র বা সোজা কথা অ্যাক্টিং অভিনয় অ্যাক্টিং হয়তো ওই ধরনের চরিত্র না পেলে করব না <laughs> তবে আমার ডাইরেকশন দেওয়ার খুব ইচ্ছে ইচ্ছে আছে ওকে ইচ্ছে আছে যে ওরকম স্কোপ হলে এরকম সুযোগ পেলে অবশ্যই আমি চলচ্চিত্রেই কাজ করব সেটা ডাইরেকশন দিব আচ্ছা। যেমন ধরো বন্ধু আমার এ বিউটিফুল মানে এত সুন্দর মুভি এত সুন্দর গল্প ফারুক ভাইয়ের আমার গান ছিল হ্যাঁ, হ্যাঁ, জাফর ইকবুলার হ্যাঁ। সাথেও ছিল কিন্তু ওই গানটা আমার খুব ভালো লাগে আশা ভোসলে আচ্ছা, ছিল একটু শুনি ভালোবাসি ভালোবাসি <laughs> আমি এই অতটা ই করতে পারছি না সুরটা এত সুন্দর যেমন মনে করি চটকদারি যেমন আমি মনে করি এখন কোনটা এগুলো তো আছে দেখি ইসের মধ্যে কি বলে ইউটিউবের মধ্যে যেমন কষাই ছবিতে দুটা গান ছিল আমার লিস্টে একটা ছিল ভালোবাসি বলিব না বলেছিলাম একদিন কেঁদেছি অনেক দিন <laughs> এ জ্বালার শেষ নাই জীবনে আমার ভালোবাসি বলিব না যাই না খুঁজে পাবে কিনা গানগুলো <laughs> কিন্তু আরেকটা গান ছিল একটু চটকদার হ্যাঁ। সেটা হলো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন খুবই সুন্দর এরকম অসংখ্য ছবি অসংখ্য চমৎকার গানে আপনি আছেন এবং সেই কাজগুলো এখনো আছে এখনো দেখলে আমাদের ভালো লাগে যেমন মনে করো যে আপনার রূপবান ছবি না কত ফেমাস এখনো দেখি ওই দিনও দেখলাম ইউটিউবের মধ্যে তোমার রুনা আপা একটু মডার্ন হইতে গেছে তারপর মনে হয় মালয়েশিয়ার একটা মেয়ে গেছে আচ্ছা সাগর কুলের নায়া তুমি দেখেছো কিনা যায় না তো সুন্দর ওর হ্যাঁ, ভাষাতেই হ্যাঁ, করেছে হ্যাঁ। কিন্তু সাগর কুলের নায়াটা সাগর কুলের বাকি সুন্দর গাইতে পারে দেখুন না পরে একটু মনন হয়েতে গেছে শ্রেয়া ঘোষালা কিন্তু তোমার রূপবানের ছবি গানটা গিয়েছে আচ্ছা। এই রূপবানের মানে এই গানটি এটা তো আসলে খুবই ফোক গান তো এটা মানে আমাদের বাংলার ঐতিহ্য বা ওপার বাংলারও খুবই ফেমাস এই গানটা মানে এই ধরনের আর কি অনেক গান আছে ওপার বাংলায় বাংলারি মিলি তো আমি দেখলাম আপনার শিয়া ঘোষালও ওই গানটা গিয়েছি একটু মডার্ন ওয়েতে আর কি হ্যাঁ তেমনি করে তো আসলে এই মুহূর্তে আমি মানে যখন ইউটিউব দেখি তখন তখন আসলে স্মৃতিপট হ্যাঁ, ভেসে ওঠে যে গানগুলো করা হ্যাঁ। হয়েছে এই দীর্ঘ জীবনে আপনার অনেক হিরোর সাথে আপনার জুটি বেঁধে কাজ করা হয়েছে মোটামুটি সবার সাথে হ্যাঁ, কাজ করা হয়েছে তাই না যদি জিজ্ঞেস করি সবচাইতে প্রিয়কে আমি বলবো যে সবাই আমার প্রিয় কারণ আমি যাদের সাথে কাজ করেছি আমি যখন ফিল্মি মানে আসিনি তার আগেই ওনাদের ছবি দেখতাম আর ভাবতাম যদি যেটা বললাম তাদের বিপরীতে কাজ করতে পারি তা আমি এসে কিন্তু তাদেরই পেয়েছি ন্যাচারালি আমি কাউকে রেখে কাউকে কিছু বলতে পারবো না যেমন রাজ্জাক ভাই হ্যাঁ রাজ্জাক ভাই সাথেও বেশ মানে অনেকগুলো হিরোইন হিসেবে কাজ করেছি আবার বোনের রোলও করেছি আমি কিন্তু অন্য হিরোদের সাথে বোনের রোল কখনো করিনি তো ওনার সাথে কাজ করতে গেলে যেটা কখনো আমি হিরো ভাবতে পাই ওনার তো আমার মুরব্বী বোধহয় আমার খুব গার্জিয়ান আর কি প্রথমে তো ওনার সঙ্গে যখন কবে অভিনয় করতে গেছি তা আমি তো করতেই পাই না নার্ভাস হ্যাঁ, হ্যাঁ। কাকে বলে তখন উনি আমাকে বসালেন বসিয়ে এই গল্প সেই গল্প করতে করতে পরে বললো দেখো আমি নতুন ছিলাম আমার কিন্তু ভয় লেগেছে কিন্তু দেখো আজকে একদম তুমি কি কি বলবো মানে হিরোইন হ্যাঁ উনি আসলে একটা স্কুল মানে সোজা টিচার ছিলেন আমরা তাকে অসম্ভব মিস হ্যাঁ। করি তো সে তারপরে পরবর্তীতেও রাজ্যের ভাইয়ের সাথে অভিনয় করতে গেলে কোথায় যেন একটা মনে হতো যে গ্যাপ যেটা হলো ফারুক ভাইয়ের সাথে আলমগীর ভাইয়ের সাথে বা ওয়াসিম ভাই আদার্স যারা ছিল তো ওদের সাথে কিন্তু মনে হতো না আর কি আমার কিন্তু সাথে কাজ করতে গেলে মনে হতো যেন কোথায় যেন একটা মুরব্বী পালা মুরব্বী তো উনি একটু ম্যানেজ করে নিত হ্যাঁ। এই আবার তুমি এরকম করছো এটা সেটা অমায়িক মানুষ ছিলেন তা আমি কাকে রেখে কাকে বলবো যে না খুব কঠিন হয়ে যায় তাই যেমন আপনার ওয়াসিম যে ছবিটাতে আমি একদম মানে সলো হিরোইন হলাম আর কি রাজমহল ওয়াসিম সাহেব তো ছিল তখন সুপার টুপার হিট হ্যাঁ কিন্তু তখন কিন্তু তার সাথে আমি অভিনয় করেছি তো আমার আসলে বলার কিছু নাই সবাই আমার প্রিয় সবাই এই দীর্ঘ জীবনের প্রাপ্তি এবং অপ্রাপ্তি একটু ছোট্ট করে শুনতে চাই সবশেষে যদি বলি অপ্রাপ্তি এটা মিথ্যা বলা হবে অবশ্যই অনেক কিছু আল্লাহ পাক আমাকে দিয়েছে প্রাপ্তি যেটা আমি Shabana madam Bobita madam Kabori madam হতে চেয়েছিলাম সেটা আল্লাহ রহমত আল্লাহর মেহরবানি কিছু হলেও তো আমি আজকে রোজিনে হয়েছি আমার দর্শকের ভালোবাসায় এর দিক দিয়ে তো কিছুটা হলো প্রাপ্তি আরেকটা হলো যে অপ্রাপ্তি হলো আসলে মানুষের তো ইসের শেষ নাই চাওয়ার চাহিদা শেষ নাই সেটাই যেমন হয় যে না আরো অনেক ভালো ভালো গল্প নিয়ে কাজ করতে পারতাম যেমন আমার সাহিত্যিক নির্ভর গল্পের প্রতি উইকনেস তো এইগুলো কিন্তু আমাদের সাহিত্যিকের গল্পের কিন্তু ভরপুর আমাদের দেশে আমার খুব ইচ্ছা জাগে আর ওরকম কোন একটা কাজ আমার কাজ করতে পারে মানে মানে সেই মনে পুষিয়ে নিয়েছে নিজে সেটার পেছনে কাজ করে সেই গল্পগুলো নিয়ে পরিচালনা করে রবীন্দ্রনাথের ওনার গান শুনলে ওনার গল্প বলে মনে হয় প্রতিটি জিনিসের প্রতি যদি আমি কাজ করতে পারতাম তাহলে জীবন সার্থক হতো যেমন কাজী নজরুল ইসলাম যেমন আপনার শরৎচন্দ্র আর আমাদের দেশে যেমন হুমায়ুন আহমেদ আছে বা অনেকে লেখক আছেন যে আমাদের সাহিত্যিক নির্ভর অনেক গল্প আছে তো মনে হয় যেন আমি যেন সারাক্ষণ এই সাহিত্যিক নির্ভরের মধ্যে কাজ করতে <laughs> এগুলো তো অবশ্যই কিছু তো থাকেই আপনার আর এমনি আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানি যতটুকু চেয়েছি অবশ্যই আল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই দর্শকদের ভালোবাসা মানুষের এত এত ভালোবাসা এত এত ভালো ছবি এত ভালো গানের সাথে থাকা এবং সেই স্বীকৃতি আমরা অনেক পুরস্কারের কথা শুনলাম সেটা দেশে চলচ্চিত্র পুরস্কার বাদশেষ পুরস্কার পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড আরও অসংখ্য পুরস্কার দিন শেষে প্রাপ্তি কিন্তু অনেক আছে যে অন্যায় অবিচার যেটা হলো ওটার উপর ডাবল ভাষণ ছিল অন্যায় অবিচার আর অবিচার ছিল যেমন কলকাতা থেকেও কিন্তু কিন্তু কিছু অ্যাওয়ার্ড পেয়েছি আর কি তো আসলে বললো কি যে কাজের স্বীকৃতি পেলে ভালোই লাগে আমার ফিল তো আমার দর্শকের অবশ্যই অনেক ভালো হ্যাঁ। লাগছিল আজকে গল্প করতে আজকে আপনার বাসায় এসে আমরা আপনার গল্প শুনলাম আপনার অভিনয় জীবনের শুরুটা কিভাবে হয়েছে ছোটবেলাটা কেমন ছিল খুব মুভির গল্প যতটা না ইন্টারেস্টিং মনে হয়েছে আপনার অভিনয় শুরু করার যে হ্যাঁ। আগের গল্পটা সেটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং হ্যাঁ, হ্যাঁ, মনে হয়েছে আপনার কাছে গানও শুনলাম <laughs> অনেক ধন্যবাদ এত সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য সবশেষে যারা আমাদেরকে দেখছেন আমাদের দর্শক তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান অবশ্যই মানে আমি দর্শক ছাড়া তো আমি রোজিনা হতে পারিনি আমি নিউ ইয়র্কের দর্শকদেরকে বলবো আপনি বেশি বেশি করে TV and twenty four television দেখুন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আপনারা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন তাতে করে কি হবে বাংলা চলচ্চিত্রের সাথে এখন যারা জড়িত আছে বা আমরাও খুব উৎসাহিত হব আমরাও চেষ্টা করব যে আবার চলচ্চিত্রে আসি ভালো ভালো গল্প নিয়ে কাজ করি তা আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক একান্ত আলাপনে নায়িকা রোজিন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আশা করি আপনারা উপভোগ করেছেন পুরো আয়োজনটি অনেক অনেক ভালো থাকবেন আমি নীল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি